সঙ্গে শুতে চাই শাশুড়ি এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না ছেলি বলিস ছেলি বলিস জামাই শাশুড়ি মেয়ে এক ঘরে শুতে চায় ও শোয় না ও বলে যে না আমি এই কর্ম করতে পারবো না করতে পারবো না আমি মেয়ে বিয়ে করেছি মেয়ের সঙ্গে আবার সহবাস মানলো হলে ধরিতে আমি কেন শাশুড়ির সঙ্গে এই কর্ম করব আজকে দশ বছর ওই ছেলেরে রেখে রেখে রেখে রেখে ওর মা নেই আমরা গ্রামবাসী মিলে মানুষ করি এইবার বাসার লোকে বলছে বেরোয় না কেন বেরোয় না কেন মানে আমরা গ্রামবাসী মিলে চাই ওর ফাঁস